কোনোদিন করবি আর কোনোদিন ভাইয়ের নামে অনলাইন আজে মাঝে কথা কইবি তুই করোনা যেন না পড়ে করোনা যেন না পড়ে হয় তোরা যারা আসোস ওর একটু হসপিটালে দিয়ে কেউ যেন না জানে আমার ভাইয়ের লোক একটা মিটিং আছে মিটিংটা কইরা আমি আইতাছি <laughs> কি অবস্থা ভাই oh man finally I am বিলিয়নের বাংলাদেশে নাম্বার ওয়ান ভাই ফাইনালি আপনি বড় লোকের দুনিয়ায় পা দিয়া পালাইছেন আমি বিলিয়নের আমার কাছে এখন সব কিছু আছে পয়সা গাড়ি বাড়ি নারী দ্য গুড ওয়ান্স কি যে কন্যা ভাই আপনার পাশে খাড়াইয়া নিজেরও অনেক বড় লোক লাগতেছে আরে বেটা এখন সব কিছু করার মতো ক্ষমতা আমার আছে বুঝছস পাওয়ার চিনোস পাওয়ার সব পাওয়ার হনুমান হাতে দুঃখিত ভাই আপনার কথার সাথে একমত হতে পারলাম না ওই সাহস তো কম না তুই ভাইয়ের কথার উপরে কথা কইতেছস তো কই যারা মনে অনেক বড় কোন সাহসে এই কথা বললা তুমি আর ভাই খারান আমি ওরে এখনই সাইজ করে দিতেছি পেমেন্টটা ডবল দিয়েন আহা রাখ তুমি জানো তোমারে চাইলে আমি এখন এখানে করে দিতে পারি হুম তা হয়তো পারেন কিন্তু আপনি তো বললেন আপনার কাছে সব কিছু করার মতো ক্ষমতা আছে বাইরে তো প্রচুর ঠান্ডা আপনি কি পারবেন আপনার ক্ষমতা দিয়ে বাইরের ঠান্ডাটাকে একটু কমিয়ে দিতে আপনার বারান্দায় একটা সুন্দর ছোট্ট গাছ হয়েছে আপনি কি পারবেন আপনার ক্ষমতা দিয়ে ওই গাছটাকে একদিনে অনেক বড় করে ফেলতে মানুষ একটু ইয়াং ফিল করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে প্লাস্টিক সার্জারির পিছনে আপনি কি পারবেন আপনার ক্ষমতা দিয়ে ওদের বয়সটা এক বছর কমিয়ে দিতে গতকালকেই তো সুস্থ সবল ইয়াং একটা ছেলে হার্ট অ্যাটাক করে মারা গেল আপনি কি পারবেন আপনার ক্ষমতা দিয়ে ওকে জীবিত করে তুলতে আজকে আপনার যে ক্ষমতা আর যে সম্পত্তি এই সব কিছুই আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আর এটাই আপনার জন্য অনেক বড় একটা পরীক্ষা তুমি এত কিছু জানো কিভাবে আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত যা শিখছি যা জানি সব কিছুই কোরআন ও সুন্নার আলোকেই হয়েছে আমি দোয়া করি আপনারা যেন প্রতিদিন অল্প করে একটু সময় এটার পিছনে দেন আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক আমি আমি মসজিদের দিকে যাচ্ছিলাম নামাজের সময় হয়ে যাচ্ছে আসি আমাদেরকেও নিয়ে যাও ভাই অবশ্যই চলুন আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার ভাই বোনেরা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটু জানাবেন আর আজকে আমি চেষ্টা করলাম কোরআনের সুন্নার আমাদের লাইফে যে গুরুত্বটা সেটা আপনার সামনে একটু হলেও তুলে ধর বাট আমি ওই রকম অ্যাপ্রোপ্রিয়েট কোনো মানুষ না যে আপনাকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট একটা জ্ঞান দিতে পারবে বা গুরুত্বটা ওভাবে বুঝাতে পারবে তো সেটার জন্য আসলে এমন কারো কাছেই যাওয়া উচিত বা এমন কারো থেকেই জ্ঞানটা নেওয়া উচিত যেটা সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে তো বিভিন্ন স্কলার মুফতি শেখ এবং আলেমদের যে ইংলিশ লেকচারগুলো হয় সেগুলো কিন্তু আপনারা ফ্রি কোর এডুকেশনে খুব সুন্দরভাবে পেয়ে যান they have over a million subscribers এত সাবস্ক্রাইবার্স এত মানুষ মানে এতভাবে ইংলিশ কন্টেন্ট রিচ করতেছে বাট অনেকে বলতে পারেন ভাই কিন্তু বাংলা ছাড়া তেমন কিছু বুঝি না বাংলায় বলেন তো তাদের জন্য বাংলা ফ্রি কোর এডুকেশনের ইউটিউব চ্যানেল আছে আপনারা কিন্তু সেখানে গিয়ে এখনই দেখে আসতে পারেন তাদের কন্টেন্টগুলোতে তারা খুব সুন্দরভাবে কোরআন এবং সুন্নার আলোকে প্রতিটা জিনিস ব্যাখ্যা করে থাকেন আপনি যদি সেই চ্যানেলে যান তাহলে কিন্তু গুছানো হবে সব বিষয়ের উপর বিভিন্ন আলেম মুফতি এবং স্কলার এবং শেখদের যে লেকচার সেটার বাংলা অনুবাদ সহ আপনারা সব কিছু পেয়ে যাবেন সো দেরি না করে এখনই ইউটিউব চ্যানেলে চলে যান বাংলা ফ্রি কোর এডুকেশনের চ্যানেলে link is given in the description আমি আশা করি সেখানে গেলে কিন্তু আপনারা প্রতিদিন অল্প অল্প করে অনেক কিছু শিখে যেতে পারবেন সো টিল দেন এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর যদি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিতে হবে টিল দেন এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন this is your biking Pori signing out আল্লাহ হাফেজ